প্রশাসক জনাব কুমার নাথ স্যার আমার নিজের কাজের জন্য নিজের জীবিকার জন্য অথবা নিরাপত্তার জন্য স্বীকৃতি হিসাবে এ দিবসটি পালিত হয়ে আসছে সে অনুযায়ী নিশ্চিত হতে হবে আশা করি এই সকলের এই সম্মিলিত লক্ষ টাকা তিন লক্ষ টাকা যখন মানুষ যাতে প্রতারিত না হয় সেই বিষয়ে সচেতনতা সচেতনতা জ্ঞান অর্জন করে প্রশিক্ষণ অর্জন করে যেতে পারে